গাজীপুর মহানগর তেরো নং ওয়ার্ডের শফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানের ইফতার পার্টির আয়োজন করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের তেরো নং ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে প্রার্থিতা করছেন এবং সকলের কাছে ভোট চেয়ে আবেদন করেন এবং তিনি নির্বাচিত হলে তাদের আশা পূরণে নিজেকে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশ্বাস দেন সর্বসাধারণকে আমরা

সকলের কাছে প্রার্থনা দিবেন যে আগামী প্রতিটি মেয়ে আপনাদের ভোটে টিকিয়ে নিয়ে এই তেরোই ফেব্রুয়ারি একটি রোল মডেল ওয়ার্ড হিসেবে করতে পারি বিশেষ করে গরিব ধনী মেহনতি মানুষের জন্য নিয়ে তুমি সম্পর্কে তোমাকে নিয়ে দেশে এবং ওয়ার্ডের সুন্দর কাজ করতে চান অবশ্যই একটা বৈধ পরিবর্তন আনতে হবে পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের এই ওয়ার্ডকে সুন্দর করে সকলের জন্য আমি অনেক নিজের জন্য তোমাকে সকলের